সত্যি তোমার আমি প্রচন্ড ঘৃণা করি ভালোবাসি না একটুও না মানুষ দুই ঘন্টার নাটক করতে কত সময় নেয় আর তুমি দুইটা বছর নাটক করলে আমি বুঝলামই না